আমরা ক্লাস করব হচ্ছে Facebook pixel set Facebook pixel set কেন করে বায়াররা আমরা এর গত ক্লাসে আমরা শিখলাম না লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন যে কিভাবে লিডগুলো কালেক্ট করতে হয় ফর্ম লিড লিডগুলো কি কি লিড তোলা যায় এরকম আমরা বলছিলাম এই ফেসবুক পিকজেলের মাধ্যমে আমরা সব কিছু দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে কারা আমাদের ওয়েবসাইটের ভিতরে গেছে প্রোডাক্টের ভিতরে ক্লিক করছে বা তারা প্রোডাক্ট কিনছে কিনা বা কয়জন অ্যাড টু কাট করছে সব এ টু জেড ডিটেলস আমরা দেখতে পারবো এবং তারা কোন দেশ থেকে আসছে মানে একটা ট্রাফিকের সমস্ত ডিটেল বা একটা কাস্টমারের সমস্ত ডিটেলস আমরা ফেসবুক পিক্সেলের ভিতরে আমরা দেখতে পারবো ফেসবুক পিক্সেল মূলত করা হয় রিটার্গেটিংয়ের ক্ষেত্রে সব বেটার সবচেয়ে বেটার হয় ধরো যারা মূলত এই ধরো আমাদের ফেসবুকের ভিতরে অ্যাড চালানোর পরে আমাদের অ্যাডের ভিতরে অনেকে আছে ক্লিক করে বা দেখে যে এরা দেখছে আবার কেউ কেউ আছে ডাইরেক্ট স্কিপ করে চলে যায় তার মানে কি যে স্কিপ করে চলে গেছে সে আসলে অ্যাডের উপর ইন্টারেস্টেড না বা এই জিনিসটার উপরে তিনি আগ্রহ না আর যিনি এই অ্যাডের উপরে ক্লিক করছে বিটা মানে অ্যাডটা দেখছে ভালো করে ওয়েবসাইটে ঘোরাফেরা করছে তার মানে কি ওই লোকটাই কাস্টমার টার্গেটেড কাস্টমার এখন আমরা যদি একবার আমরা তাদেরকে দেখাইছি পরবর্তীতে যদি আমরা ওই লোককে আবার দেখাই তাহলে হয়তো তার মানে কিনতে পারে দেন আমরা একটা কাস্টমারকে মানে আমাদের যে টার্গেটেড কাস্টমার আছে ওই পিকজেলের মাধ্যমে আমরা আবার রি মানে রিটার্গেটিং করতে পারবো খুব সহজে তার কাছে আবার চলে যেতে পারবো কিন্তু আমরা যদি এইভাবে অ্যাড ক্যাম্পেইন রান করি পিক্সেল ছাড়া তাহলে কিন্তু আমরা তার কাছে আমরা রিটার্গেটিং করতে পারবো না বা তার কাছে কখনোই আর পৌঁছাতে পারবো না জাস্ট একবারই দেখাইতে পারবো বিষয়টা আশা করি বুঝতে পারছেন তো এই ছোট্ট একটা কাজ পিক্সেল সেট কাজ এই কাজটার উপরে কিন্তু ফাইবারে কাজ পাওয়া যাচ্ছে শুধু pixel set Facebook pixel Facebook pixel set okay face pixel set দিয়ে দিই ওকে ফেসবুক পিক্সেল সেট আরে ভাই ওকে ফেসবুক পিক্সেল সেট উপর কাজ আছে মোটামুটি উনিশ হাজার ছয়শো আটচল্লিশটা কাজ অ্যাভেলেবল আছে মানে সার্ভিস লঞ্চ করা হয়েছে তিন হাজার থাকে অ্যাক্টিভ তারা সবাই মোটামুটি এই ছোট্ট কাজটুকু করে যেমন এপিআই এটা হচ্ছে উকোমার্সের জন্য উকোমার্স শপিফাই বিজনেসের জন্য এপিআই সেট করা হয় Facebook pixel okay Facebook pixel set করবে দেখো কাজ পাইতেছে দেখো কি পরিমাণ কাজ এখানে দেখো দুইশো তিনশো করে সবাই কাজ করতেছে IS set up Facebook pixel conversation API iOS D মানে আপডেট এগুলো দেখাবে এই ফেসবুক পিক্সেলের উপরে দেখো অনেক কাজ পাওয়া যায় এই একজন উইক্স তারপরে শপিফাই অটপ্রেজের পিক্সেল সেট করে দিবে মেবি ফিক্স ওকে পিক্সেলের যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করে দিবে অ্যান্ড এগুলো সেট করে দিবে আর কি তো এগুলো আমরা শিখবো সমস্যা নাই ফিক্স ওকে বেশিরভাগই হচ্ছে পিকজেল ফিক্স তো এই যে এখানে লেখছে I'll set up Google tag manager FB pixel set up okay tracking okay এই ধরনের কাজগুলো এখানে সবগুলো দেখো I will set up I set up Facebook pixel এখানে দেখো আমরা যদি দেখি এখানে একটা অর্ডার চলতেছে এখানে অর্ডার চলতেছে না এই ধরনের কাজও কিন্তু এখানে পাওয়া যায় আমরা এরকম শর্ট কোনো সার্ভিস দিব না আমরা আমরা আমরা ডাইরেক্ট কী করবো ডাইরেক্ট অ্যাড ক্যাম্পেনের সার্ভিস দিব এখানে দেখেন অনেকে আছে যারা পিক্সেল সেট করেই ভালো কাজ করতেছে দেখেন তিনশো সত্তরটা কাজ করে ফেলছে শুধু ফেসবুক পিক্সেল সেট উপর তো আমরা এই কাজগুলো কিন্তু মার্কেট পেজে লঞ্চ করতে পারি কিন্তু আমরা ফেসবুক পিক্সেল এটা আমাদের জানা দরকার কারণ আমাদের অনেক কাস্টমার আসবে যারা বলবে যে রিটাই মানে রিটার্গেটিং করার প্রয়োজন হবে তাদের অ্যাড ক্যাম্পেইনগুলো দেন এগুলো না করলে হয়তো বায়ার তোমাকে বলেই দিবে যে তোমার আমার মূলত রিটার্গেটিং দরকার মানে পিকজেলটা সেট করে দাও তো এগুলো বায়ার আপনাকে বলে দিবে এটা কেমনে করতে হবে সেটাই আমি এখন দেখাই ওকে ফেসবুক পিকজেল সেট করার জন্য অবশ্যই আপনার একটি ওয়েবসাইট প্রয়োজন হবে ওয়েবসাইট হতে পারে ওয়ার্ডপ্রেস হতে পারে তারপরে কি উকমার্স হতে পারে শপিফাই স্টোর হতে পারে তো আমরা আপাতত আমাদের আছে হচ্ছে এটা দেখতেই পেলাম যে এখানে আমাদের কাজ আছে তো আমরা চলে যাই কিভাবে পিক্সেল সেট করতে হয় আমরা চলে যাব ফেসবুকে আর আমি একটা ওয়েবসাইট অন করি ওয়েবসাইটের মাধ্যমে যেন আমি এই ওয়েবসাইটের ভিতরে চাচ্ছি যে পিক্সেলটা সেট করতে তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লগ করি ওকে এখান থেকে আমি চলে যাব হচ্ছে হোম পেজে এখানে পিকজেলের ওইখানে দুইভাবে যাওয়া যায় ঠিক আছে আমরা একদম সহজ পন্থাতে যাব। আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব ডাইরেক্ট অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজারে ক্লিক করব আর এখানে আমার ওয়ার্ডপ্রেসটা ওপেন করা হয়ে গেছে ওকে এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজার থেকে মূলত ফেসবুক পিকজেল সেট করতে হয় তো এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস অথবা যে কোনো একটা মাধ্যম দিলেই আপনি তার ড্যাশবোর্ড অথবা লগিং পাসওয়ার্ড চেয়ে নেবেন নিলে আপনি পিজেলটা ভালোভাবে সেট করে ফেলতে পারবেন তো আমি এটা কেটে দিয়ে আমি চলে যাবো এই যে এখানে দেখেন অল টুলস লেখা আছে এখানে আপনি এটা ক্লিক করবেন এখান থেকে ক্লিক করবেন হচ্ছে নিচের দিকে আসবেন বিজনেস সুইট নামের একটা অপশন আছে বিজনেস সুইট মানে সরি বিজনেস সেটিংস নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে যে কোনো একটা পেজ সিলেক্ট করতে বলতেছে ওকে আমরা এটাই সিলেক্ট করি প্রথমটা আমাদের দুইটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে ওকে মানে বিজনেস অ্যাকাউন্ট আছে ওকে আমরা দুইটা বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা আমরা এখানে চলে আসলাম দেখেন আমরা চলে আসলাম বিজনেস সেটিংসে আপনারা এটা লিখলেও হবে কিন্তু বিজনেস ডট ফেসবুক এটা লিখলেও কিন্তু চলে আসতে পারবেন এই জায়গায় বিজনেস ডট ফেসবুক এটা লিখলেও আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন একদম সিম্পল এই জায়গায় আসা দেখছেন এই জায়গায় চলে আসছি আমরা এখান থেকে সেটিংস থেকে আমরা চলে আসতে পারবো কোথায় বিজনেস সেটিংস বিজনেস সেটিংস আসবে সেম আপনারা এখান থেকে বিজনেস সেটিংয়ে ক্লিক করলেন ক্লিক করার পর দেখেন নিচের দিকে স্কল করবেন দেখেন কোনো জায়গায় পিকজেল আছে কিনা দেখেন কোনো পিকজেল আছে নাই তাহলে আমরা কোথায় যাবো এই জায়গায় আমরা পাবো ডাটা সোর্স নামের একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব ওকে দেখি ডাটা সোর্স ওকে এখানে ক্যাটালগ আছে ওকে আমরা যেহেতু আমাদের অন্য কোনো কিছু দরকার নাই শুধু পিকজেল সেট করা দরকার তো আমি এখানে পিকজেলের উপর ক্লিক করব তো এখানে বলবে যে পিকজেল সেট করার একটা অপশন আমরা অ্যাডে অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করলাম এবার এখানে বলতেছে পিকজেলের একটা নাম দিতে হবে পিকজেল নেম এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এখানে দিয়ে দিতে ফ্যাশন আইও আছে ওকে আমার পেজের সাথে মিল আছে আমি এটাই থাক পিক্সেল লাস্টে সেট আপ মেটাপ ইত্যাদি অ্যাড করে দিতে পারেন এটা দিবেন এবং check your website for easy set up option তো এটা অপশনাল আছে আপনার এটা কোনো প্রয়োজন না আপনি যেটা করবেন আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পর এবার কন্টিনিউ ম্যানেজ বাই বিজনেস এটা আমাদের এখানে বলতেছে are you ready the set up your pixel এখানে দুইভাবে করা যায় আমরা যেটা করব ম্যানুয়ালি করব আমরা প্রথম set up the pixel now এখানে আমরা ক্লিক করব দ্বিতীয়টাতে ক্লিক করব কখনোই দেয় ক্লিক করব না তো আমি দ্বিতীয়টার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ধরেন উকমার্স প্রোডাক্ট মানে শপিফাই স্টোর হলে ওইগুলো ই করা যাবে এখান থেকে তো আমাদের এগুলো কোনো কিছু দরকার নাই আমরা অটোমেটিকলি কোনো কিছু কোড বসাবো না আমরা যেটা করব ম্যানুয়ালি কাজটা করব ম্যানুয়ালি কাজটা খুবই ইজি যে কেউ করে ফেলতে পারবে একদম সিম্পল প্রসেস তো আমরা যেটা করব এখান থেকে manually add pixel set up দুই নাম্বারটা আছে এটা আমরা এখানে ক্লিক করব ওকে দেখি ক্লিক করি ক্লিক করার পর বলতেছি install base code on website okay এখানে একটা কথা লেখছে copy and paste the pixel code into the button of the header section header section যারা ওয়ার্ডপ্রেস অথবা শপিফাই স্টোর সম্পর্কে যারা আইডিয়া আছে বা যাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে আইডিয়া আছে তারা বিষয়গুলো জানতে পারবে হেডার কোনটা ফুটার কোনটা ঠিক আছে এখানে বলে দিছে এই কোডটা এই যে নিচে যে আমরা কোডটা দেখতে পাইতেছি এই কোডটা আমাদের মূলত হেডার সেকশনে এটা বসাতে হবে আর কি ট্যাগের উপরে তো আমরা এত রিস্ক নিতে চাচ্ছি না আমরা ছোটোখাটো শর্টকাটে কাজটা করে ফেলবো আর turn automatically advance matching okay এটা লাগবে না তো আমরা যেটা করব এখান থেকে এই কট এই কোডটা কপি করার আগে আমি চলে যাব কোথায় আমি চলে যাব ওয়েবসাইটে এখান থেকে আপনারা যেটা করবেন শর্টকাট একদম এখানে যাবেন প্লাগ ইনে প্লাগ ইনে ক্লিক করবেন প্লাগ ইনে ক্লিক করার পর এখান থেকে উপরে লেখা আছে অ্যাডেভেল নিউ অ্যাড নিউ প্লাগ উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখতে হবে হেডার হেডার লিখলে পেয়ে যাবেন আপনি হেডার দেখি হেডার লিখলে পাওয়া যায় কিনা হেডার ওকে এখানে লেখা আছে insert header in the footer by WP beginner তো এটা হচ্ছে বিগিনার মানে বিগিনারদের জন্য আমরা এখান থেকে আমরা এই প্লাগইনটা ইনস্টল করে ফেলতে পারবো যাতে আমরা সহজেই এটা করে ফেলতে যেন পারি ওকে আমি এটাতে ক্লিক করলাম অ্যাক্টিভে ক্লিক করার পর দেখি এটা অ্যাক্টিভ হয়েছে কিনা ওকে এটা একটু উপর দিকে যাই ওকে আমাদের প্লাগইনটা অলরেডি অ্যাক্টিভ দেখেন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভ এখানে তার মানে কি এটা অ্যাক্টিভ হয়েছে এখন চাইলে আমরা ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারি ওকে আমাদের ডিঅ্যাক্টিভ করার দরকার নাই আমি একটু রিপ্লেস করে ফেলি কারণ এটা এইখানে কোনো একটা অংশ চলে যাবে আর যদি এইখানে যদি আপনাদের কোনো জায়গায় শো না করে এই ড্যাশবোর্ডের ভিতরে যদি না শো করে তাহলে আপনারা চলে যাবেন সেটিংস সেটিংসের নিচে দেখবেন ফুড insert the header and footer লেখা আছে তো আপনি এখানে ক্লিক করেন মানে আপনারা এখানে ক্লিক করবেন header and insert the footer এখানে আমি ক্লিক করি তো আমাদের এটা এবার আমাদের কি করতে হবে এই কোডটা কপি করতে হবে ওকে এখানে কোড আসলো কই থেকে ওকে আমরা এটা ডিলিট করে দিই তো তো আমরা যেটা করব এই কোডটা আমাদের দরকার এই কোডটা আমরা কপি করলাম কপি এখানে ক্লিক করলেই এরকম গ্রিন মানে একটা লাইটের মতো জ্বলবে কপি হয়ে যাওয়ার পর এরকম নীল একটা আসবে ওকে তো আমরা যেটা করব ওইখানে যে আমরা ক্লিক করলাম না হেডার ইনসার্টের হেডারে ক্লিক করলে এরকম একটা ই পাবেন ড্যাশবোর্ড ঠিক আছে তো আমরা যেটা করব এখানে আমরা কন্ট্রোল সি যা কপি করবেন ওইখান থেকে আর কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দেবেন আমাদের সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে এখানে হেডার অপশন আছে তো আমি যেটা করব এখান থেকে আমি নিচের দিকে এসে সেভ করে দেব ওকে আমাদের এটা সেভ হয়ে গেছে এবার আমি যেটা করব আমাদের এই লিঙ্কটা আমি এটা রিপ্লেস করে ফেলি দেখে হয়েছে কিনা ওকে এবার আমি মেন ওয়েবসাইটে চলে যাই এবার ওয়েবসাইট থেকে এটা হচ্ছে আমাদের কি ইউআরএল ইউআরএলটা আমি কপি করবো তো আমার যেহেতু ফেসবুক পিক্সেলটা সেট আপ মোটামুটি কমপ্লিট কোডটা বসায় ফেলছি ওয়েবসাইটের ভিতরে আমি যেটা করবো এখান থেকে অন করে দেবো এগুলোর কাজ আছে ঠিক আছে এগুলো সব এগুলো আপনি নিতে পারবেন external ID birthday lead generation ad ক্যাম্পেনের ভিতরে আমরা দেখাইছি ঠিক আছে এটা অন করে দিবেন সবগুলো অন হয়ে যাবে তো অন করে দেওয়ার পর এখান থেকে আসবেন কন্টিনিউ কন্টিনিউ এখানে এখানে আমরা যেটা করব এখান থেকে লাস্টের ক্লাসটা তুলে দিই তুলে এবার আমি দেখব যে আমাদের পিক্সেলটা সেট আপ হয়েছে না সেটা দেখার জন্য যদি সেট হয় তাহলে এখানে গ্রিন একটা বাটন আসবে আর লেখা আসবে অ্যাক্টিভ ইয়োর মনে করেন আপনার পিক্সেলটা সেট হয়ে গেছে আমি এখানে টেস্টিং ক্লিক করি ওকে টেস্টিংয়ে ক্লিক করি এটা আবার কোথায় নিয়ে যায় ওকে ওকে আমাদের পিক্সেলটা অ্যাক্টিভ হয়ে গেছে ওকে ওকে আমি এটা কেটে দিই আমাদের কাজ কমপ্লিট আমাদের পিকজেলটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে একটু রিপ্লেস করি দেখুন এখন ফ্যাশন আইও পিকজেল কি active last receive one minute ago এক মিনিট আগে এটা তারা রিসিভ করছে এই পিক্সেলটা এখন যদি আমাদের ওয়েবসাইটের ভিতরে কোনো প্রকার ট্রাফিক যায় আমাদের অ্যাড ক্যাম্পেনের ভিতরে আমাদের অ্যাড ক্যাম্পেনটা করতে হবে আমি একটা অ্যাড ক্যাম্পেন বাদ রাখছি সেটা হচ্ছে কনভারসেশন ক্যাটালগ অ্যাড ক্যাম্পেন ওইটা বাদ আছে ওইটা ওইটার ভিতরে আমি পিকজেলটা সেট করে দেখাবো যে কিভাবে ওয়েবসাইটের সাথে মানে অ্যাড ক্যাম্পেনির সাথে রান করতে হয় তো আজকের মতো শুধু আপনারা এইটুকুই জানেন যে এটা শর্টকাট পিকজেল সেট করা আপনি যেহেতু অ্যাড ক্যাম্পেন করতেছেন না এখন বাইরে আপনাকে যদি বলে শুধু পিকজেলটা সেট করতে তাহলে আপনি এইভাবে সিম্পলি পিকজেলটা সেট করে ফেলতে পারেন তো এখানে আরেকটা সিস্টেম আছে পিকজেল দেখার জন্য আমি দেখি পাই কিনা এখন আমরা এখানে ক্লিক করবো থ্রি ডট থ্রি ডট থেকে আমরা চলে যাব এক্সটেকশন এখানে আমি লিখি ওপেন দা ওপেন দিয়ে দিলাম ওকে দেখি এখানে একটা সফটওয়্যার ছিল নাম হচ্ছে pixel helper maybe pixel helper okay দেখি পিক্সেল হেল্পার নামে কোনো কিছু পাই কিনা পিক্সেল হেল্পার ওকে এটাই আমি কপি করি অ্যাড করে ফেলি ওকে এটার মাধ্যমে আমি দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটের ভিতরে পিকজেলটা সেট আপ আছে কিনা তো এখানে দেখেন টোটাল ইউজ হচ্ছে দুই লাখ মানুষ ইউজ করতেছে এটা রেটিংয়েও মোটামুটি অনেক বেটার একটা রেটিং আছে তো আমি এখান থেকে দেখতে পারি ওকে তো এবার আমি আমাদের ওকে এখানে আসলাম এবার আমি এটা অফ করে দিই দেখেন আমাদের এখানে কিন্তু পিকজেলটা সেট হয়ে গেছে দেখেন এখানে অটোমেটিকলি ধরে ফেলছে যে আমাদের এখানে পিকজেল কি সেট করা আছে পিকজেল আইডি হচ্ছে এটা ঠিক আছে এটা আইডি এবার যদি আমি অ্যাডে চলে যাই দেখি আমাদের আইডি কত এখানে আছে কত বাহাত্তর আর এখানে আছে কত হেল্পারে কত ধরল সরি হেল্পারে কত ধরলো হেল্পারে ধরছে বাহাত্তর দেখছেন তার মানে কি আমাদের পিকজেলটা কমপ্লিটলিভাবে সেট হয়ে গেছে তো আমাদের দুইটাই মিল হইলে আমাদের অ্যাড খুবই সহজ হয়ে যাবে তো আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম যে কীভাবে পিক্সেলটা সেট করতে হয় এখন পিক্সেল সেট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আপনারা করতে পারবেন হ্যাঁ হ্যালো আপনার আপনাদের কি লাইভে এখন প্র্যাকটিস করাবো কেউ করবেন ট্রাই করবেন কোনো ওয়েবসাইট আছে আমি করতাম আমার থেকে শ্রাবণ ভাই আমিও ফোন থেকে আছি সবাই ফোন থেকে সাঞ্জু পারবেন তো নাকি এটা করতে পারবেন সবাই না না না কোনো কিছু কেনার প্রয়োজন নাই ওকে হ্যাঁ যেটুক দেখালাম এইটুকুই ওয়েবসাইট আপনাকে বায়ার দিয়ে দিবে ঠিক আছে বায়ার আপনাকে যদি কোনো ওয়েবসাইট দেয় যদি কোনো ওয়েবসাইট দেয় ধরেন বাইডাফল এটা দিচ্ছে আপনার একটা ওয়েবসাইট বায়ার ঠিক আছে এবার বায়ার আপনাকে বললো যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট আর এটা হচ্ছে আমার ইউজার নেম একটা ইউজার নেম লিখে দিল একটা পাসওয়ার্ড লিখে দিল ঠিক আছে তখন আপনি ওয়েবসাইটের ড্যাশবোর্ড কীভাবে যাবেন তো আপনি যেটা করবেন আপনাদের যেহেতু প্রেজের এখন ক্লাস নেওয়া হয় নাই তো আপনারা কিছু বুঝতে না পারলে আপনারা শর্টকাট এই ওয়েবসাইটের পরে ডট কমের পরে স্লাশ দিবেন একটা স্লাশ ঠিক আছে স্লাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন এখানে এটারে বলা হয় অ্যাডমিন ওকে অ্যাডমিন এই যে এরকম একটা চিহ্ন দিয়ে দিবেন ঠিক আছে দেখেন ভালো করে লিঙ্কটা দেখা যায় ওকে ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইট আপনাকে দিলে এরকম করবেন করে আপনি যেটা করবেন এখান থেকে ইন্টারে চাপ দেবেন ডাব্লিউপি অ্যাডমিনটা বসায় আপনি ইন্টারে চাপ দেবেন ইন্টারে চাপ দিলে লগ ইন করার একটা সেকশন চলে আসবে ওখানে লেখা থাকবে sign user name and password ওইটা দেওয়ার পরে লগ ইন করলে আপনি এখানে ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন একদম ইজি তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই এখান থেকে দেখেন লেখা আছে হ্যাঁ না এটা ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডে চলে আসবেন ওয়ার্ড পেজে বা আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন ওয়েবসাইট তো আপনারা দেখেন যেটা সেটা হচ্ছে আপনার লুকটা দেখেন হচ্ছে বাইরের কিন্তু ভিতরে অনেক কাজ থাকে ভিতরে এইগুলার কাজের উপর নির্ভর করে ঠিক আছে তো এবার এখানে দেখেন এটা হচ্ছে থিম চেঞ্জ করার অপশন এখানে থিম চেঞ্জ করে কাস্টমাইজেশন করে মেনু তৈরি করে তারপরে ট্যাম্পলেট থাকে এক্সট্রা অপশন বিভিন্ন ইত্যাদি থাকে আপনার এটার কোনো কাজ নাই আপনি চলে যাবেন কোথায় আপনি চলে যাবেন ডাইরেক্ট প্লাগ ইনে প্লাগ ইন দেখেন প্লাগ ইন এই আপনার ধরেন একটা আপনার একটা লেখার উপরে আপ ডাউন করতেছে মানে একটা ফন্ট দূর পারতাছে আমাদের ওয়েবসাইটে দেখছেন না একটা ফন্ট লাভ পারতাছে ওই ফন্ডটা কিভাবে হইলো ওই ফন্ডটা করছি কি আমি যদি ওই ফন্ডটা করতে চাইতাম হয়তো পিএসপি অথবা এসটিমেলের সাহায্য নিতে হইতো বা এর সাহায্য নিতে হইতো ঠিক আছে এই তিনটা সাহায্য নিতে হইতে পারো অথবা বুস্টেবস বা তোমার এই আলাদা সিস্টেমগুলা লারাবেজের সাহায্য নিতে হইতো তো এইগুলো কাজ আমরা সিম্পলি করে ফেলতে পারি এই অ্যাড এ plug in add now plug in এখানে ক্লিক করলে এরকম অনেক প্লাগ ইন পাবেন যেগুলো আপনি এই কাজগুলো সিম্পলি করে ফেলতে পারবেন মানে আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেটা আপনারা এখান থেকে করে ফেলতে পারবেন যে কোনো জিনিসের প্রয়োজন হয় ঠিক আছে এটার কাজ এখন আমার দরকার কি এখানে আইসা লিখতে হবে header H E A D E R header লিখলেই আমরা কি ওই প্লাগ ইনটা পেয়ে যাইতেছি যে আমরা দুইটার মাঝখানে যেন বসাইতে পারি যেমন insert header and footer by WP beginner এটার মাধ্যমে অ্যাক্টিভ করে আমরা কোডটা বসায় ফেলতে পারবো যদি হাতে কলমে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু সমস্যাই একটু চেক করবেন এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার এই যে একটা রিয়েলি সিম্পল এসএসএল এটা হচ্ছে এই যে উপরে দেখেন একটা তালা লাগানো আছে না ওয়েবসাইটের উপরে আইকনের এখানে এটার বলা হয় এসএসএল যার মাধ্যমে এটা সিকিউরিড থাকে সাইটটা একদম সিকিউরিটি দেখাবে এটা যদি না থাকে এই প্লাগিনটা অ্যাক্টিভ করা আছে না থাকলে এখানে দেখাতো নট সিকিউরড সিকিউরিড এরকম কিছু একটা লেখা থাকতো তো এখানে যত প্লাগ দেখবেন আপনি আপনি আপনি বুঝবেন যদি কোনো সময় অট্রেজ আপনাদেরকে শেখাই তো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের সাথে তো আমরা সমস্ত সমস্ত কিছু মানে অনলাইনে যা কিছু আছে সব শেখানো হয় তো একটার সাথে আরেকটা একবার আমাদের স্টুডেন্ট হয়ে গেলে তো কথাই নাই যে কোনো জিনিস শিখতে পারবো ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আর তো এখানে দেখেন ই কমার্স ই কমার্স এগুলো প্রোডাক্ট বিক্রি করার জন্য এই যে all in migration WP migration এগুলোর মাধ্যমে একটা সাইডকে আরেকটা সাইটে ট্রান্সফার করা যাবে মানে কপি করে একটা সাইটটাকে আরেকটা সাইট মানে ওই সাইডটা হুবহু আরেকটা সাইটে ট্রান্সফার করা যাবে এটা হচ্ছে ফর্ম ওই যে আমরা যেমন আমাদের অ্যাডমিশন নেওয়ার সময় একটা ফর্ম থাকে না অ্যাডমিশন ফর্ম এটা হচ্ছে এখান থেকে একটা ফর্ম তৈরি করা যায় এখানে যদি আপনাদেরকে প্লাগ ইন দেখাই এখানে অভাব নাই এরকম প্লাগ ইন আসলে বলা সম্ভব না আর আমি এতগুলো প্লাগ ইন সম্পর্কে আইডিয়াও নাই এখানে কোটি কোটি প্লাগ ইন আছে ঠিক আছে কোটি কোটি আচ্ছা প্রতিটা কাজের জন্য এটা একটা ট্যাম্পলেট বা এলিমেন্টর বিল্ডার বা ট্যাম্পলেট যেটা সাজানো ওয়েবসাইট থাকে তারপরে কি বলবো এখানে যাই দেখবেন সেটাই এই যে ওয়ান ক্লিক ডেমো ইনপুট মানে এক ক্লিকে ডেমো ডেমোটা কি মানে একটা ওয়েবসাইট রেডি করে ফেলা যাবে এক ক্লিকে সহজ কথা যেটা তো এখানে দেখেন অনেক কিছু আছে এটা হচ্ছে কোনো ওয়েবসাইট যদি স্লো হয়ে যায় ডাব্লিউপি অপটিমাইজেশন বা ক্যাশ ক্লিন কম্প্রেস এটার মানে হচ্ছে যদি আপনার ওয়েবসাইটটা যদি লোড নিতে দেরি করে সেকেন্ড পার মানে অনেক লেট করে তাহলে আপনার এই প্লাগিনটা ইনস্টল করে জাস্ট এটার কিছু কাজ করে ফেললেই আপনার ওয়েবসাইটটা ফাস্ট হয়ে যাবে সমস্ত ওয়েবসাইটের এমবিগুলো ও কম্প্রেস মানে কমায় দিবে কিন্তু রেজলিউশন ঠিক থাকবে এগুলা এরকম অনেক সিস্টেম আছে যেটা আসলে বলে সম্ভব না এখানে আমি এত কিছু জানিও না মোটামুটি ধরতে গেলে যতটুক জানি শুধু কাজে লাগানো যায় এইটুকুই ইনভার্টো ইনভার্টো এখান থেকে থিম দেন সমস্ত ট্যাম্পলেট নেওয়া যায় এখানে অনেক কিছু আছে মেল চিপ আছে মেল করা যাবে আর কি তারপরে এটা হচ্ছে আন্ডার কন্ট্রাকশন যদি আপনার কোনো এক কোনো কোনো সাইটে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে লেখা থাকে কামিং সন অথবা এই সাইটের কাজ চলতেছে তো এটার মাধ্যমে বলা হয় যে এটা কেমনে করতে হয় মানে কাজ চলতেছে এখন এই সাইডে ঢুকা যাবে না বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন এই সিম্পল সিম্পল কাজ আপনি সমস্ত কাজগুলো এই প্লাগিনের মাধ্যমে করে ফেলতে পারবেন যাই হোক আমরা যেহেতু এখন অট ফ্রেজের উপরে ক্লাস করতেছি না তো এগুলা যদি আমরা করি কখনো তাহলে আশা করি এগুলো আমি সব কিছু বুঝাই দেবো সমস্যা নাই তো হাতে অনেকগুলো প্রজেক্ট থাকার কারণে এখন ক্লাসগুলো লং করতে পারতেছি না ইদানিং শর্ট ক্লাস করতেছি যেগুলো মানে মানে ডিটেলসে আমি বুঝাইতেছি না ইদানিং শর্ট মানে যতটুকু দরকার আমি জাস্ট ততটুকুই কথা বলতেছি আমাদের ক্লাসগুলো খুবই শর্ট টাইম হচ্ছে চল্লিশ পঞ্চাশ মিনিট করে হইতেছে সমস্যা নাই তো ডিটেলসে ক্লাস আবার শুরু হবে কয়েকদিন পর থেকেই তো যাই হোক এখন এইটুকু মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি বুঝিয়ে দিব আশা করি নাহলে আমি ক্লাস স্টপ করে দিব মানে মানে ধরো তোমার বাসায় কারা কারা আছে তুমি একটা সিসিটিভি ক্যামেরা অ্যাড করে রাখছো ঠিক আছে ওইখানে সিসিটিভির কাজটা কি সিসিটিভির কাজ এই মানুষটা আসছে তুমি তার সমস্ত কিছু দেখতে পারবা কি পরে আসছে মানে খালি পায়ে আসছে কিনা নাকি জুতা পরে আইছে নাকি এখানে আইসে কোনো কিছু নিয়ে গেল কিনা সেটা তুমি এখান থেকে দেখতে পারা সেম পিকজেলের কাজটা এরকমই ওর কাজই হচ্ছে তদারকি করা ঠিক আছে তদারকি করা মানে তোমার ওয়েবসাইটের ভিতরে কে প্রোডাক্ট কিনতেছে বা কে ক্লিক করছে বা তোমার প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড কিনা সেটা তুমি সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবা এটা হলে আমি সিম্পলভাবে বলতেছি যেটা ঠিক আছে আবার ধরো যে ওই মানুষগুলো প্রোডাক্টগুলো কিনে নাই কিন্তু প্রোডাক্টগুলো দেখছে ঠিক আছে আমি আবার তাদের কাছে এই পিক্সেলের মাধ্যমে আমি তাদের কাছে আবার আমার অ্যাডটা শো করাতে পারবো যার মাধ্যমে ওর কাছে আবার অ্যাড গেলো ধরো কখনো কখনো আমরা এমন একটা অ্যাড দেখি ভাল লাগে হঠাৎ করে মোবাইলে আমরা ওপেন করার সময় কেটে যায় হাতে ক্লিক লেগে কেটে যায় তো আমার প্রোডাক্টগুলো পছন্দ হয়েছে আমি কিনবো কিন্তু কেটে গেছে এখন তো আমি আর পাইতেছি না তো আমি পিক্সেলের মাধ্যমে বুঝতে পারলাম একজনে ক্লিক করছিল কিন্তু কয়েক সেকেন্ড থাকার পরে তিনি আর কিছু করে নাই তো আমি যদি তাদের তাকে আবার এই একটা দেখাই তখন পরের বার কিন্তু আমার প্রোডাক্টগুলো বিক্রি করার একটা চান্স থাকে আমার কথাগুলো কি বুঝতে পারছো হ্যাঁ, হ্যাঁ। এটাই হচ্ছে পিক্সেলের কাজ ওকে ঠিক আছে তাহলে ক্লাস আমি স্টপ করে দিলাম